আসসালামু আলাইকুম আমি আকাশ আজকে দেখা যাচ্ছি গাজরের হালুয়া নিয়ে নিচ্ছি চারটি গাজর এবং পলি দিয়ে সবগুলো চিকন করে পলে নিচ্ছি তো পলিয়ে নিলাম আসলে পলার ভিডিওটা দেখাই নাই বিকজ ওইটা অনেকটা লম্বা হয়ে যেত তো এখন একটা চুলায় প্যান বসায় দিই দিয়ে এখন হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব তো এখানে আপনারা ঘি ইউজ করতে পারেন বাটার ইউজ করতে পারেন বাট আমি ওই সব কিছু ইউজ করি নাই জাস্ট রেগুলার যে রান্নার তেল আছে সয়াবিন তেল ওইটা ইউজ করছি তো এখন দিয়ে দেব আমার সবটুকু গাজর চিকন করে পলা তো এখন ছড়ায় দিতে হবে এটা না ছড়া দিলে ওই ভাজা ভাজা ভাবটা আসবে না আর ওই তেলটা বা আপনারা ঘি বা বাটার যাই দেন ওইটা ছড়াবে না সবগুলো গাজরের মধ্যে তো অনেকটাই হয়ে গেছে আমার ভাজা একটু রেখে দিবেন তাহলে হবে একটু ঢেকে রাখি যেন আর একটু হয় তো হয়ে গেছে এখন হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিবেন পানি আসলে কম দেওয়ার কারণ হচ্ছে গাজর কিন্তু এমনি দিয়ে পানি ছাড়বে তো ওই পানি আর বেশি যদি পানি দিয়ে দিই তাহলে আবার বেশি বেশি সমস্যা হয়ে যাবে তো সেই জন্য একটু কম পানি দিচ্ছি হাফ কাপ তো এখন নেড়ে দিব পানিটা প্রায় শুকায় গেছে আর একটু বাকি তো এখন দিয়ে দিব এক গ্লাস দুধ তো এই দুধটা আপনারা কাঁচা দুধ দিবেন এই দুধটা দেওয়ার কারণ হচ্ছে কারণ আমরা ঘি ইউজ করি নি তো সেই জন্য আমরা যদি দুধটা দিই ওই একটা ভালো একটা ফ্লেভার আসে তো ওই ভেজিটেবল অয়েলের যে একটা গন্ধ ওই গন্ধটা থাকবে না দুধটা একটু মানে, কীভাবে বলি টেস্ট বাড়ায় দিবে এভাবেই নেড়ে দিবেন বিকজ না নাড়ালে তো সবটা আসলে মিলবে না একসঙ্গে তো সেই জন্য নাড়াটা একটু জরুরি হয়ে যায় দিতে হবে দারুচিনি আর এলাচ তো এটা দিলে একটা ভালো একটা ফ্লেভার আসবে গন্ধটা আসলে আমার কাছে ভালো লাগে এলাচির তো সেই জন্য একটু এলাচি দিই আমি বেশি দিই আবারও সেই একই পন্থায় নেড়ে দিবেন আর ছড়ায় দিবেন যেন সবটায় মধ্যে ওই দুধটা পৌঁছে যেতে পারে দেন এই পর্যায়ে ঢেকে দেবেন তো ঢাকা ছিল এবার আমি চিনিটা দিয়ে দিব তো এই হাফ কেজি গাজরের মধ্যে আপনারা দুই কাপ বা দেড় কাপের মতো চিনি দিতে পারেন তো মিষ্টিটা সবাই তো আর বেশি খায় না বা সবাই কম খায় না যার যার মত অনুযায়ী দিতে পারেন বাট আমি দেড় কাপ বা দুই কাপ এটা হচ্ছে খুব বেশিও হবে না খুব কমও হবে না ভালোভাবে নেড়ে আশেপাশে সব দিক দিয়ে ছড়াই দিবেন যেন চিনিটা যায় আর হ্যাঁ এইভাবে ছড়াইতে হবে ছড়ানো শেষ হয়ে গেলে আবারও ঢেকে দেবেন কিছু সময়ের জন্য বারবার চেক করতে হবে যেন নিচ দিয়ে পুড়ে না যায় তো কিছুক্ষণ পর আবার আসলাম অনেকটা পানি শুকায় গেছে দারুচিনিটা ভালো ফ্লেভার আসছে এলাচ দারচিনিটা আসলে দেওয়াটা ভালো হয়েছে বাট আমি বুঝি না ঘি কেন দেয় এভাবে আমার কাছে ভালো লাগতেছে আমি যখন ঘি দিয়ে রান্না করছি তখন এর এমনই লাগছে এখনও সেম লাগতেছে আমার কাছে আচ্ছা আর একবার আরেক কিছুক্ষণের জন্য দিই আবার হয়ে গেছে অনেকক্ষণ ওয়াও অস্থির এখন খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে তো পরিবেশন করি